আমরা যখন কোথাও সফরে যাই কোথায় ভ্রমণে যাই সবচেয়ে আমাদের বেশি নামাজ কাজা হয়ে যায় অসংখ্য খেজুর বাগান দেখল হজরতে জিবরামিন বোরাককে তা নিয়ে সেখানে আমার নবী সেখানে দুরাকাত নামাজ পড়লেন কয় রাকাত দুরাকাত নামাজ আদায় করলেন নবীজি জিজ্ঞেস করলেন জিব্রাইল এটি কোন জায়গা জিব্রাইল বলল ইয়ারসুল আল্লাহ এটি হলো সেই জায়গা এই জায়গার ভিতর আপনি মক্কা থেকে একদিন হিজরত করে আসবেন এই জায়গাতে এসে আপনি ইসলামের পতাকা উল্টিং করবেন এখান থেকে আপনার ইসলাম সারা পৃথিবীতে প্রসার লাভ করবে এখান থেকে দুরাকাত নামাজ পড়ে আবার ছুটলেন এবার দেখলেন একটা সুন্দর উপত্যকা উপত্যকাতে গিয়ে অবতরণ করলেন সেখানে দুরাকাত নামাজ আদায় করলেন অভিজ জিজ্ঞেস করলেন জিব্রাইল রে এটা কোন জায়গা যেখানে গিয়ে দুরাকাত নামাজ পড়লাম যাত্রা বিরতি করলাম জিবরাইল আমিন বলে এটি হলো ওয়াদি সিনা হযরত মুসা কালিমুল্লাহ এই উপত্যকায় এসে এসে সরাসরি আল্লাহর সাথে কথা বলবেন এটি একটি বরকতময় স্থান এই স্থানে আমরা যাত্রা বিরতি করেছি দুরাকার নামাজ আদায় করেছি অবস্থায় বলুন সোবাহান আবার যাত্রা শুরু করলেন এবার গিয়ে মাদিন নামলেন সেখানে দুরাকাত নামাজ আদায় করলেন নবীজি জিজ্ঞেস করলেন এটি কোন জায়গা এটি হলো সোহাইব আলাইহি সালাতামের বাড়ি এই বাড়িতে হজরত মোসা আলাই সাথে সোহাইব আলাই ইসলামের মেয়ের সাথে বিবাহ হয়েছিল এটি একটি পবিত্রময় পূর্ণভূমি এই জন্য আমরা এখানে দুরাকাত নামাজ আদায় করলাম এরপরে আবার যাত্রা শুরু করলেন এবার বাইতুল মাকদিসের কাছাকাছি গিয়ে বেতের হাম বর্তমান জায়গার নাম এটাকে আরবিতে বাইতুল্লাহ হাম বলে ওই জায়গার মধ্যে গিয়ে দু রাখার যাত্রা বিরতি করে নামাজ আদায় করলেন তবে জিজ্ঞেস করলেন ভাই এটি কোন জায়গা হজরত জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহি এটি হলো সেই জায়গা যেই জায়গাতে হজরতে মারিয়াম সালাম তিনি স্বামী হারা স্বামী ছাড়া আপনার পূর্বের নবী হজরত ইসা আলাইসালামকে এই জায়গার মধ্যে পছন্দ করেছিলেন এই জায়গাতে আল্লাহ রব্বুল আলমিন মরিয়াম সালাতামের কাছে মারিয়াম সালাতামের কাছে বহি পাঠিয়েছিলেন এখানে ইসা আলাইসালাম এখানে জন্ম লাভ করেছিলেন এটি একটি বরকতময় জায়গা আমরা এই জায়গার মধ্যে দুরাকাত নামাজ আদায় করেছি এবার কিছু দূর গিয়ে দেখলেন একটা বুড়ি হাউমাউ করে চিৎকার করলেন নবীজি জিজ্ঞেস করলেন এই বুড়িটাকে জিব্রাইল বলে সেদিকে তাকাইল না সামনে চলো আর কিছুদিন নিয়ে দেখে আর একটা বুড়ো মানুষ হাও মাও করে চিল্লা মিল্লা করতেছে জিব্রাইল বললেন নবী গো সামনে চলুন সেদিকে তাকাবেন না আমরা যে বুড়া বুড়ি দেখেছি এগুলো হলো দুনিয়া দুনিয়ার বয়স বুড়া হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে মানুষের রূপে আপনাকে দেখিয়ে দিয়েছেন আজকে পবিত্র মেরাজের রাতে আপনি যেন বুঝতে পারেন এই পৃথিবীর হায়াত আর বেশি নাই আপনি হলেন উন্মতের জন্য আল্লাহর বান্দাবান্দির জন্য শেষ নবী আপনার পরে আর কোন নবী আসবে না সুতরাং এই দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে আর বেশি দিন নাই অর্থাৎ কিয়ামত আর বেশি নাই কিয়ামত তোমাদের সন্নিকট চলে এসেছে দুনিয়া বুড়ো হয়ে গেছে বয়স শেষ দুনিয়ার বয়স শেষ আমার নবী রাতে রাতে দেখেছেন দুনিয়া বুড়ো হয়ে গেছে আমরা দুনিয়াকে দেখছি দুনিয়াকে আমাদের কাছে অনেক সুন্দর লাগছে নবী বলেন মেয়েরা রাতে আমি দেখেছি দুনিয়াকে মানুষের সুরতে একজন বুড়া বুড়ির আকৃতিতে দেখেছি দুনিয়া বুড়ো হয়ে গেছে এই বুড়ো দুনিয়ার জন্য তোমরা পাগল হয়ে না দুনিয়ার পিছনে তোমরা ছোট না কোন দুনিয়া বলেন উম্মত গো শোনো দুনিয়াতে মুসাফির হয়ে থেকো এই দুনিয়াতে তুমি একজন গরিবের বেশে তুমি চলাফেরা করো বাইরে আমার বন্ধুরা আমার এভাবে আমার নবী বাইতুল মাকদিসে গেলেন সেখানে সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করলেন সেখানে আমার নবী ইমামতিতে সমস্ত নবীদের উপরে আমার নবীজিকে মর্যাদা দান করেছেন আওয়াজ দিয়ে বলুন সুবাহান এখানে এগুলো অনেক লম্বা সেখানে কুশল বিনিময় হয়েছে নবীরা সেখানে ছোট ছোট একটা কনফারেন্স হয়েছিল নবীরা সেখানে বক্তব্য দিয়েছিল সেখানে আমার নবীও বক্তব্য দিয়েছিল সেখানে অনেক লম্বা ঘটনা আজকে আমি আমার এই এতটুকু আলোচনা থেকে আপনাদেরকে বলতে চাই মেরাজের আসল প্রাণ হচ্ছে আসলা নামাজ ঠিক কিনা বলি আমার নবী এই বরকতময় এই মেয়েরাজের রাতে সেই বিরতিতে প্রতি যাত্রা বিরতিতে কি আদায় করেছেন নামাজ আদায় করেছেন কিন্তু আমাদের কি হয় আমরা যখন কোথাও শহরে যাই কোথায় ভ্রমণে যাই সবচেয়ে আমাদের বেশি নামাজ কাজা হয়ে যায় তাহলে মেয়েরাজ থেকে আমরা কি শিখলাম আমরা এই সফরের সময় বড় কোন আউলিয়া আমরা মাজার শরীফ দেখলে বড় কোন আল্লাহর অলির কবর আমরা দেখলে সেখানে আমরা নামি জিয়ারত করব মসজিদ থাকলে সেখানে নামাজ পড়ব এটা মেয়েরা জন্য শূন্য চিৎকার দিয়ে বলবো সুবাহান এবং আমার নবী যেখানে নেমেছেন সেখানে জিব্রাইল আমি থেকে জিজ্ঞেস করেছেন এটি কোন জায়গা এই জায়গার কি ইতিহাস তাহলে আপনি শুধু শুধু ভ্রমণ করলেন যেখানে ভ্রমণ করলেন ওই স্থান সম্পর্কে আপনার কোনো জ্ঞান অর্জন হলো না তাহলে ওই সফরে আপনার কোনো লাভ হয় নাই ঠিক কিনা বলে এটা মেয়েরাজের নবীর একটা সন্না এই জন্য ওলামায়াম আমরা দেখেছি আমাদের মুরব্বিয়ানিকরাম আপনি বর্তমান পাকিস্তানের চিফ জাস্টিস আল্লাহ তাকিব ওসমানী ওনার সফরনামা সেখানে বড় বড় বলিয়ম হয়ে গিয়েছে তিনি এখনো জীবিত আছেন ওনার বইগুলো আমরা পড়ি উর্দুতে আছে দিদা জাহাদিদা দিদা এগুলোতে বাংলাতে রূপান্তর হয়েছে ফোরাত থেকে ওহুদ ওহুদ থেকে ফোরাত এভাবে ওই বইগুলোর নাম থাকে সফরনামা আমার নবীর সে ঐতিহাসিক মেয়েরা মেয়েরাজের সফরনামা ইতিহাসের পাতায় অক্ষর করে লেখা আছে এই মেয়েরাজের একমাত্র সবাক একমাত্র দান হচ্ছে নামাজ মেরাজের রাতে আমার নবীজি সবচেয়ে আল্লাহ পক্ষ থেকে উপহার ছিল কি নামাজ পঞ্চাশ টাকা ঠিক পঞ্চাশ টাকা আমরা মেরাজের হাদিয়া পেয়েছি দয়াল নবীন পঞ্চাশ রক্ত দেখে আল্লাহর কাছে গিয়ে প্রতিবারে কমাতে কমাতে পঁয়তাল্লিশ টাকা আমার নবী আমাদের দিকে তাকিয়ে আমার নবী কত দয়াবান মেহরবান নবী তিনি পঞ্চাশ রক্ত থেকে পঁয়তাল্লিশ রকাত মাত করে আমাদের জন্য মাত্র পাঁচ রক্ত নামাজ নিয়ে আসলেন আমার আল্লাহ বলে দিলেন তোমার উন্মতেরা পাঁচ বক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ পঞ্চাশ বক্তের নামাজের সবাব দিয়ে দিব আমার এই মেয়েরাজের আলোচনা থেকে আমাদের সবচেয়ে বেশি নামাজ শিখতে হবে নামাজ